বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক মণ্ডলী micro credit regulatory regulatory authority ষষ্ঠ থেকে বিশতম গ্রেডে চাকরির সুযোগ যেখানে আপনারা বিভিন্ন পদে অ্যাপ্লাই করতে পারেন পদের নাম কম্পিউটার অপারেশন সুপারভাইজার পদ সংখ্যা একটি বয়স পঁয়ত্রিশ বছর গ্রেড হলো ছয় পদের নাম সহকারী পরিচালক পদ সংখ্যা পাঁচটি বয়স হলো তিরিশ বছর পর্যন্ত মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বত্রিশ এরা গ্রেড হলো না নয় পদের পদের নাম সহকারী প্রোগ্রামার পদ সংখ্যা একটি বয়সীমা তিরিশ এরাও গ্রেড নয় সিনিয়র কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি এরা এখানেও তিরিশ বছর বয়সীমা এরাও গ্রেড নয় পদের নাম উপসহকারী পরিচালক পদ সংখ্যা দুইটি এটাও তিরিশ বছর এটা হলো গ্রেড দশ ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা দুইটি এটা আপনার একই একই আঠারো থেকে তিরিশ তিরিশ বছর বয়স সীমা বত্রিশ মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বেতন স্কেল বেতন স্কেল গ্রেড ষোলো এটা অফিস সহায়ক পদ সংখ্যা আটটি এসএসসি সমান পাস হতে হবে আর এটা হলো গ্রেড না গ্রেড হলো বিশ বিশতম গ্রেড দুই সালের পঁচিশে মার্চ প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ বয়সসীমা এ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের বিপরীতে বর্ণিত বয়সীমা অধিক হবে না অ্যাপ্লাই বরাবর সবসময় আগের মতোই টেইল জকের মাধ্যমে অ্যাপ্লাই আপনার অ্যাপ্লাই করতে হবে টেইল জকে অল জবসের ওয়েবসাইট